घंटा भी बजाइए और लाइक और शेयर करना मत भूलिएगा কি বলছিস শুনতে পাচ্ছি না আমি ভাই ভূত ভাই ভাই ভূত দেখেছি ভাই ওপরে ঘরে ভাই ভূত ভাই ভূত ভাই চ ভাই দেখেছি ভাই চ ভাই চ ভাই চ ভাই না ফোন করে ভাই চ ভাই চ ভাই চ ভাই চ আগে চ চ চ চ চ চ চ

বস শান্তই বস কি হয়েছে বল কি হয়েছে কি ভুল ভাই কি কি হয়েছে বলো হয়তো ভাই আমি টিভিতে বই দেখছিলাম রাগিনী এম এস তারপর Aquí, Juaneque. Aquí, aquí. 不提。 এই ভাই এই গল্পটা ভাই ভাই রাগির এই ভাই দেখছিলাম ভাই ভাই একা বেলের বোন ভাই তুই বস আমি একটু কাস্টমার করে শোন তো যা তো যা খুঁজে আমি দেবো ভাই না খুঁজে আমি দেবো ভাই যা ভাই না ভাই না ভাই তোর গন্ধ লাগে ভাই না ভাই সেম বস না ভাই বস এটা সেম নাড়ু না এটাই তো দিতে পারতি না না এটা বুঝা না তুই ডিসিশন তুই বস না ভাই বস বস না না না না না না না না ভাই মামা কেউ নেই ভাই বাবা কেউ নেই ভাই যাস্তা ভাই আরে ভাই আমার কাজ আছে না না না শোন আমার ঘরে চল আমার কাজ আছে আমার সাথে থাকবি তাহলে হবে কি হলো আবার তুই চল না না না না আরে তুই তো বলি আমি আগে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইট লাইট লাইট না না লাইট পর ভাই না ওই আসছে ওই আরে আসছে আসছে তুই চল তুই চল তুই বন্ধ কর বন্ধ কর তুই ওদিক তোমার কপিল বুঝ ভাই দুজন মিলে মারো না শান্ত শান্ত এখানে থাকবে শান্ত শান্ত থাকবে শান্ত শান্ত শান্ত আমি রাগিনি এমএস আর বাইসে দেখ ভাই পায়ে বুকে লোম নেই দেখ তো লোম আছে না আমি রাগি নেমেস টু টু তো আমি মালি টু তোকে মেরে দেবো টু কি হলো তার মানে তুই সানলিওনি দেবীকে আমি আমি রাগিনি একটু তো বেটা সারা তখন থেকে দেখে আছি এই অনেক বাজে আমি তোকে নিয়ে সাধু

এসো হ্যাঁ তোরা বাবা ওকে ভূতে ধরেছে বাবা ভূতে ধরেছে বসা মাল্টিকে বসা আচ্ছা আচ্ছা এই বস বস বস বস বস সোজা বস কি হয়েছে মালটার হ্যাঁ বাবার ওকে ভূতে ধরেছে বাবা রাগিনী এমএসটু দেখছিল ভূতে ধরেছে ওকে হ্যাঁ, হ্যাঁ? শান্ত হ তুই না বাবা সানি লিওনি না আপনিও পারেন সানি লিওনি না এমনি ভূত আসল ভূত বলবেন না আবার দিয়ে দেবে সত্যিকারের চাষবি এবার বাবা তোকে খাবো খাবি এবার আমি তোকে খাবো তান্ত্রিক বুঝলেন তাহলে কি করলাম বুঝলেন তাহলে Happy Diwali to all. Don't forget to like, share and subscribe.